চল্লিশ বছর হয়েছে বাংলাদেশের জাতীয় আয় শত শত গুণ বেড়েছে বহু অট্টালিকা হয়েছে নতুন দামি গাড়ির জন্য রাস্তায় চলা আমাদের দায় কিন্তু মানুষের স্বাভাবিক মৃত্যু নিশ্চয়তা চল্লিশ বছরও আসা নেই স্বাভাবিক মৃত্যু নিশ্চয়তা নাই কারণ স্বাভাবিক জন্মেরও নিশ্চয়তা নাই সন্তান জন্ম দিতে গিয়ে কত নারী অকালে মৃত্যুবরণ করছেন তার হিসাবও আমাদের সরকারের খাতায় নাই স্বাভাবিক জীবন যাপনেরও নিশ্চয়তা নাই এই দেশের জন্য তো বাংলাদেশের মানুষ যুদ্ধ করে নাই যেখানে স্বাভাবিক জন্ম স্বাভাবিক জীবন স্বাভাবিক জীবনযাপন এমনকি স্বাভাবিক মৃত্যু নিশ্চয়তা থাকে না আমাদের দেশে সরকার অনেকগুলো সরকার পরিবর্তন আমরা দেখেছি কিন্তু এই নিশ্চয়তা বিধানের জন্য কোন সরকারের আগ্রহ কিংবা মনোযোগ দেখি নাই আজকে যে যোগাযোগ মন্ত্রীর পদত্যাগ নিয়ে প্রতিবাদ সারা দেশব্যাপী বিক্ষোভ সমন্বিত হয়েছে কিংবা আজকের শহীদ মিনারের সমাবেশের কেন্দ্রীয় যে বিষয় সেই যোগাযোগ মন্ত্রণালয় জনগণের স্বার্থ দেখার জন্য তাদের কোনো সময় নাই কিংবা মাথা ব্যথা নাই যোগাযোগ মন্ত্রণালয় এখন ব্যস্ত বড় ছোট দেশি বিদেশি ঠিকাদারদের স্বার্থ রক্ষা